দেখুন অধিকাংশ রোহিঙ্গারা কেন ফিরে যেতে চাচ্ছে আন্তর্জাতিক গবেষণা জরিপ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া অধিকাংশ রোহিঙ্গাই রাখাইনের পরিস্থিতি উন্নতি হলে নিজেদের বাড়ি ঘরে ফিরে যেতে চায় তবে মিয়ানমার সেনা সদস্যের নিপীড়ন এতটাই নির্মম ছিল যে কিছু সংখ্যক রোহিঙ্গা আর ফিরেই যেতে চায় না অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এক্সচেঞ্জের জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে সম্প্রতি প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করেছে কক্সবাজারে গত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এক জন রোহিঙ্গার মধ্যে জরিপটি পরিচালনা করা হয় এ সময় আটাত্তর শতাংশ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতির উন্নতি হলে সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সেনাদের নির্যাতন নিপীড়নের বিভীষিকা কিছু রোহিঙ্গাকে এতটাই গ্রাস করেছে যে তারা আর ফিরেই যেতে চায় না এমন রোহিঙ্গা ষোলো শতাংশ আর নিঃশর্তভাবে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ছয় শতাংশ রোহিঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সিয়ার আবরার বলেন মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করাই হল রোহিঙ্গাদের রাখাইনে তাদের বাসস্থানে ফেরত পাঠানোর পূর্ব শর্ত রোহিঙ্গা পরিস্থিতিকে অন্যান্য শরণার্থী পরিস্থিতির সঙ্গে এক করে দেখার সুযোগ নেই রাখাইনে যে তাদের বিরুদ্ধে জাতিগত হত্যা ও মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটা আন্তর্জাতিক সম্প্রদায় সাক্ষ্য প্রমাণ দিয়েই বলেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে তারা যতক্ষণ স্বেচ্ছায় ফিরে যেতে না চাইবে ততক্ষণ তাদের ফেরত পাঠানো যাবে না এর প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত করতে হবে শরণার্থী প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রথাগত আন্তর্জাতিক আইনের বাইরে নিয়ে কোনো কিছু করা বাংলাদেশের জন্য ঠিক হবে না অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক বিশেষায়িত আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দ্য মাইগ্রেন্ট অফসোর এইডস স্টেশনের অর্থায়নে ওই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয় এক্সচেঞ্জ ডট ও আর জি একটি অভিবাসন বিষয়ক গবেষণা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণধর্মী পোর্টাল লিবিয়া ত্যাগ করা অভিবাসীদের অভিজ্ঞতা ভ্রমণ ও ভ্রমণ পথ নিয়ে অনুসন্ধানের লক্ষ্যে দুই সালের গোড়ার দিকে এটি প্রতিষ্ঠিত হয় গবেষণা প্রতিষ্ঠান এক্সচেঞ্জের দুটি দল কুতুপালং বালুখালি ও পালংখালী এবং নয়াপড়া লোদা ও জাদিমরাহ শিবিরের অবস্থানরত রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেয় এছাড়া এই দুই দলের একটি শ্যামলাপুর গ্রামেও গিয়েছিল জরিপে অংশ নেয় রোহিঙ্গাদের একষট্টি শতাংশ পুরুষ আর উনচল্লিশ শতাংশ নারী গোপনীয়তার স্বার্থে গবেষণা প্রতিবেদনে তাদের সবারই ছদ্মনাম ব্যবহার করা হয়েছে তারা জানিয়েছেন অধিকাংশ রোহিঙ্গাকেই নাপ নদী পার হতে হয়েছে মানব পাচারকারীদের নৌকায় চেপে জরিপে অংশ নেওয়া পঁচাশি শতাংশ শরণার্থী মানব পাচারকারীর হাত ধরে বাংলাদেশে এসেছে বিরানব্বই শতাংশ রোহিঙ্গাই বলেছে সেনা অভিযানের সময় তারা চরম নিপীড়নের শিকার হয়েছে অথবা অন্যকে নিপীড়িত হতে দেখেছে হত্যা ধর্ষণ আর অগ্নিসংযোগ ছাড়াও রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলোয় অভিযানের সময় ডাকাতি ও লুটতরাজের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন জরিপে অংশ নেওয়া রোহিঙ্গারা এছাড়া গ্রেপ্তার আর ধরপাকড় তো নিয়মিত ঘটনা ছিল কোনো ব্যাখ্যা ছাড়াই পুলিশ আর সেনারা যাকে খুশি তাকে ধরে নিয়ে যেত এভাবে নিখোঁজ হওয়া অনেকেই এখনও পরিবারের কাছে ফিরে আসেনি বলে জানায় রোহিঙ্গারা এসব ছাড়াও কারফিউ চলাকালে কঠোর নিয়ন্ত্রণ তো ছিলই